আমায় দুঃখ যদি দিবাই বন্ধুরে আরে ও কুইতে চা কেন ভালোবাসিলা জানতাম না

কষ্টের নদী আমার বুকে ঢেলে নতুন মানুষ পেয়ে বেইমান গেছো আমায় ভুলে নতুন সাথী পেয়ে রে পাশা গেছো আমায় ভুলে ভুল ভেঙে ফিরে আসবে যখন কবি সাজাহানের হলেও হতে পারে তোমার দাস কবুল Shut up. সারলাম বাড়ি ঘর পরাণের বন্ধুরে আমি তোমার লাই গায়াপন করলাম পরাণের মিজান চান রে আমি তোমার লাই গায়াপন করলাম পর sarlambari